আমার কল্পনা জুড়ে শুধু তোরই বসবাস তোরই কথা ভাবি আমি বসে বারো মাস আমি বুঝিনি এভাবে তুই ছেড়ে যাবি মরে তুই ছাড়া আমি একা বাঁচি কি করে তোরে ছাড়া একা জীবন ভাবতে পারি না এই তোরই দেখা মন তো মানে না চোখ খুলে দেখি যখন তুই পাশে নাই তোরে পাশ ছিলাম ভালো আমি অযথায় কেউ জানতো কি এভাবে ভেঙে চলে সব হাসি খুশি করা জীবন আজ কেন নিস্থ আমার মন ভাঙ্গিয়া তুই আছিস বড় সুখে এমনি পারলি বল ফিরে দিতে ওই মুখে প্রথম লাগছিল ভালো এখন আমি খারাপ এখন তো পারি না পূরণ করতে তোর অভাব আপনি ওই রাতে আর হবে না তো দেখা তুই তোর মতো থাক ভালো আমি রই একা